হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি অনেক অনেক ভালো আছি আপনাদের মাঝে এখন আমি বলবো ইউকেস থেকে আপনারা কিভাবে ইনকাম করতে পারেন প্রথমে আপনারা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর ইউকেস সার্চ করবেন আমার ইউকেস ইনস্টল করা আছে আপনারা সার্চ করে নেবেন U C A S S U cash আপনারা দেখতে পাচ্ছেন ইউকেস অ্যাপসটা ওপেন হয়েছে এখন আপনারা ইনস্টল করে নেবেন যাদের ইনস্টল না করা থাকে ওপেন করে নেবেন সব অ্যালাউ করে দিবেন দেওয়ার পরে আপনারা ইন পেজ পাবেন এখানে আপনাদের জিমেইল দিবেন জিমেইল দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন জিমেইল দেওয়ার পরে পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ড দিয়ে লগ করে নেবেন আপনাদের অ্যাকাউন্ট লগ করে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন জিমেইল দেওয়া হয়ে গেছে লুট নিচ্ছে অ্যাকাউন্টটা হয়ে গেছে এখন ফাইভ স্টার দিতে হবে না এগুলা আপনারা এখন দেখতে পাচ্ছেন ইউকেএস ওপেন হয়ে গেছে আপনারা যদি এখান থেকে মেনলি ইনকাম করতে চান তাহলে রেফার করতে হবে আপনাকে আপনারা এখানে রেফার অপশন দেখতে পাচ্ছেন রেফারে যাবেন রেফারে দেখতে পাচ্ছেন আপনার যে কোনো মাধ্যমে রেফার করতে পারেন ফেসবুক হোয়াটসঅ্যাপ তারপরে আদার্স ইনভাইট আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যে কোনো মাধ্যমে যেমন আমি আদার্স গেছি আমি ইমোতে একটা রেফার করব আপনারা দেখতে পাচ্ছেন ইমোতে আমি এই যে যারে আপনি রেফার করতে চান তারে পাঠিয়ে দিবেন সে হয়তো ওই লিঙ্ক থেকে ডাউনলোড করলেই পেয়ে যাবে আপনারা পঞ্চাশ টাকা পেয়ে যাবেন রেফার করলে পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন প্রতি রেফারে আপনারা দৈনিক অনেক রেফার করে ইনকাম করতে পারবেন এবং অনেক টাকা যদি আরও আর্ন করতে চান তাহলে ভিপিএন ইউজ করবেন ভিপিএন ইউজ করে প্লে স্পিন দিবেন তারপরে ভিজিট আর্ন দিবেন তারপরে ওয়ার্ডস ভিডিও আছে এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন ভিজিটে এগুলা সবটি ভিপিএন লাগবে আর আপনারা ভিজিট নাও এখানে সব কিছু পরে দেখবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন ভিজিট আর্ন আপনারা এখানে সব কিছু পরে দেখবেন কি কি কি দেওয়া আছে তাহলে আপনারা বুঝতে পারবেন আর ব্যালেন্স দেখতে পাচ্ছেন এক হাজার পয়সা জিরো দশমিক এক হাজার পয়সা এটা হচ্ছে ব্যালেন্স এবং ওয়াটস ভিডিও আপনারা ভিপিএন অন করে ওয়াটস ভিডিও দেখতে পারবেন আরও অনেক কিছু জানা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করবেন এবং ভিডিও আরও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আরও এ ধরনের নতুন নতুন অ্যাপস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আপনি আবার ইয়ে, এগুলা উদ্যোগ করতে পারবেন বিকাশের মাধ্যমে বিকাশের মাধ্যমে আপনারা উইথড্র করতে পারবেন রিডম দেখতে পাচ্ছেন বিকাশ নগদ রকেট উইথড্র করতে পারবেন কোনো সমস্যা নাই আপনি উইথ আপনার নাম্বার দিয়ে দিবেন বিকাশ নাম্বার দিয়ে দিবেন সিলেক্ট করে বিকাশ নাম্বারে আপনারা দুই হাজার টাকা পর্যন্ত পনেরোশো টাকা হইলেই আপনারা উইথড্র করতে পারবেন আপনারা সবচেয়ে ইনকাম করতে যদি চান অ্যাকচুয়ালি তাহলে রেফার করে ইনকাম করবেন রেফার করে ইনকাম করলে আপনার একটা রেফারে পাচ্ছেন পঞ্চাশ টাকা আর এগুলা ওয়ার্ডস ভিডিও এগুলা ভিডিও দেখে অতটা ইনকাম হয় না আপনারা রেফার করে সবচেয়ে বেশি ইনকাম করতে পারবেন আর যদি আপনারা রেফার যদি না করেন তাহলে ভিডিও দেখে তারপরে প্লে স্পিন করে ভিপিএন অন করেন ভিপিএন প্লে স্টোর থেকে নামান আমায় অন করে আপনারা কাজ শুরু করে দেন ওকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওকে